স্পোকেন ইংলিশ বলার এই ভিডিওটিতে রয়েছে কিভাবে ফাস্ট এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলা যায় তার একটি অসাধারণ টেকনিক চলুন ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ বলার টেকনিকটি শিখে নাই আমরা কয়েকটি ইংরেজি সেন্টেন্স বলতে যাচ্ছি খেয়াল করুন কত দ্রুত আমরা সেন্টেন্সগুলো বলি I gotta go now. It's kind of funny. Is that a question? Let me know about খেয়াল করুন কোনভাবে বললে ইংরেজি সেন্টেন্সগুলো দ্রুত এবং নেইটিভ স্পিকারদের মতো বলা যেতে পারে প্রথমে আমি স্লো ভার্সনে সেন্টেন্সগুলো বলবো এবং আজোরা সে ফাস্ট বা ফ্লুয়েন্ট ভার্সনে সেন্টেন্সগুলো বলবে স্টপ ওয়াচ খেয়াল করুন কোন সেন্টেন্সে কতটুকু টাইম লাগে কোন সেন্টেন্সগুলো সবচেয়ে দ্রুত বলা যেতে পারে কোনভাবে বললে ফ্লুয়েন্স অর্জন করা যেতে পারে I got to go now I got go now Let me know about TESOL courses. Let me know about TESOL courses. It is out of question. It's out of question. I want a cup of tea. I want a cup of tea. So আপনারা দেখেছেন একটায় অর্ধেক টাইম লেগেছে আর একটা কমপ্লিট টাইম লেগেছে সো আমরা বাংলাদেশিরা এভাবে বলে থাকি I want a cup of tea কিন্তু বিদেশিরা I want a cup of tea I want to go now I want to go now so I want to go now I want to go now it is out of question it is out of question এটা অনেক দ্রুত বলা যায় এইগুলোকে বলা হয় আমরা একটা সোলের কোর্সের মধ্যে রেখেছি informal contractions yeah. English movie English songs native স্পিকাররা সব সময় এই ইনফর্মাল কন্ট্রাকশনস শিখে ফেলে মনে রাখতে হবে শুধু ট্রান্সলেশন দিয়ে ফাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ অর্জন করা সম্ভব নয় so friends do you know any scientific technique of learning spoken English কোনো সাইন্টিফিক টেকনিক আছে কি না Um, yes, I think. Yeah, of course, of course, you have. And that is called the top down approach. অর্থাৎ প্রেজেন্টেশন বেসড স্পোকেন ইংলিশ ছোট থেকে বড়তে না আপনি প্রেজেন্টেশন দিয়ে আস্তে আস্তে আস্তে আস্তে তারপরে ছোট ছোট টেকনিকগুলো শিখবেন আগে প্রেজেন্টেশন এভাবে এই কোর্সটিতে যেটি নাম দিয়েছি আমরা প্রেজেন্টেশন বেসড স্পোকেন ইংলিশ এখানে প্রথম ক্লাসেই ছয়টি প্রেজেন্টেশন দিতে পারবেন আপনি পুরো কোর্স জুড়ে দুশো পঞ্চাশটি প্রেজেন্টেশন দেবেন এবং আপনার থাকবে না গ্রামার শেখার ভয় কঠিন কঠিন শব্দ শেখার ভয় স্ট্রাকচার শেখার ভয় এবং আপনি প্রেজেন্টেশনে ট্যালেন্টেড আইকনিক স্টুডেন্ট হয়ে যাবেন প্রশিক্ষক হিসেবে থাকছেন টেসল বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ ইয়াসিস স্যার আর রয়েছেন শ্রাবন্তী ম্যাম রয়েছেন অক্সফোর্ড থ্রি থাউজেন্ডের লেখক নুরুন নবী স্যার এবং রয়েছেন ইউকেতে প্রশিক্ষণপ্রাপ্ত নাহিদ ম্যাম এবং টেসল বাংলাদেশের আইএলসের trainer Roza ma'am right okay mm, তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি ফার্স্ট ফ্লুয়েন্ট এবং শুদ্ধ উচ্চারণ ইংরেজি শিখতে চান স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে এই স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি ভিজিট করতে পারেন টেসল বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে আর কোর্সে রেজিস্ট্রেশন করতে এই ভিডিওর নিচে বুক নাও বাটনে ক্লিক করুন দেখা হবে টেসল বাংলাদেশের অনলাইন অথবা অফলাইন ক্লাসে এন্ড ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না of course and of course share bye bye thanks for watching us